আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবং গাইস আজকে ভিডিওতে আপনাদের ওপি লেভেলের কিছু ইনফরমেশন দিয়ে দেবো এবং তবে গাইস আজকে ভিডিওতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন রয়েছে আমরা কি রিডিম কোডের মাধ্যমে কীভাবে কী ফ্রিতে মানে পাবো এবং গাইস কী কী ফ্রিতে পাবো কীভাবে নেবো সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এছাড়া গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপডেট পরে আমাদের গেমের মধ্যে নতুন একটা পেট আসে চলেছে সেই পেটটা দেখতে কেমন সেটা কিন্তু আজকে আপনাদেরকে ফুল একদম ডিটেলসে দেখিয়ে দেবো এবং পেটটার নাম কী হবে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়া গাইস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওবি থার্টি থ্রি আপডেটের আমাদের নতুন কোন ইনকিউবেটর দেখতে পেতে চলেছি এবং গাইজ সেই ইনকিউবেটরটা কোন গানের হতে চলেছে এবং গাইজ কেমন হতে চলেছে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং গাইজ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পরবর্তী কনফার্ম একটি লাখো ইলেভেন দেখিয়ে দেবো সেই লাখো ইলেভেন্টের মধ্যে কি কি থাকবে সেটাও কিন্তু আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং গাইজ আপনারা অনেকেই কোশ্চেন করেন ভাই আমরা এই মাসে এলিট পাস ডিসকাউন্টে পাবো কিনা তো এলিট পাস ডিসকাউন্টে পাবেন কিনা সেটা সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দেবো এছাড়াও গাইজ আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন থাকবে সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ কিন্তু হতে চলেছে সো সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম আপনারা স্ক্রিনের দেখতে পাচ্ছেন আমাদের একটা লাখো ইলেভেন এই লাখো ইলেভেনটা কিন্তু আসতে চলেছে বাংলাদেশ সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভারে তো এখানে কী কী আইটেম থাকবে সেটা তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রি এক্সেসের ভিডিও তো এখানে কিন্তু যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা আইটেমই কিন্তু এখানে থাকবে আমাদের Free Fire world series special যে স্কার গানটা ডিজাইন করা হয়েছিল এবং যে অ্যানিমেশন ডিজাইন করা হয়েছিল এবং গাইছে আমাদের পুরাতন কিছু বান্ডিল ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল সমস্ত আইটেমগুলোই কিন্তু এই লাখ রোলের মাধ্যমে আমরা রিটার্ন দেখতে পাবো আর এটা কিন্তু দশ তারিখের পরেই কিন্তু আমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো গাইছে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ইভেন্টটাই দশ তারিখ বা বারো তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে তো সেহেতু গাইছে এগুলো কিন্তু আমরা দশ তারিখের পরে রিটার্ন দেখতে পাবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন আর এটা কিন্তু অফিসিয়াল একটা নিউজ তো যাই হোক গেছি এর পরবর্তী আপডেটটি হলো আমাদের একটা confirm faded wheel Free Fire world series special তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেরেট হুইলটা গ্যাস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের যেদিন পিক ডে হবে সেদিন কিন্তু ফেরেট হুইলটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে আর এখানে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন গ্যাস এটা কিন্তু দিবেন আর স্কার গানটা যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দিবেন এটা কিন্তু জাস্ট এমনিতে প্রি এক্সেস করে শু করানো হয়েছে শুধুমাত্র সেই বান্ডেলটা কিন্তু আপনারা মেন প্রাইস হিসেবে দেখতে পাবেন গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এর পরবর্তী আপডেটটি হলো গাইস তো পরবর্তী আপডেটটি হলো গাইস আমাদের পরবর্তী আপডেটে আমাদের গেমের মধ্যে নতুন কি ইনকিউবেটর আসতে চলেছে তো যাই হোক যেমনটা প্রত্যেকটা আপডেটে চলে এরকম মানে দুইটা করে কিন্তু ইনকিউবেটর আসে একটা বান্ডেলে ইনকিউবেটারের একটা গানের গানেরটা কিন্তু লিক পেয়ে গেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গানের ইনকিউবেটার হতে চলেছে আপডেটের পরে অজ্ঞানের এবং বান্ডিলের ইনকিউবেটার কি আসবে সেটা এখন পর্যন্ত লিখ পাইনি আর অজ্ঞানের যে ইনকিউবেটার আসতে চলেছে সেটা কিন্তু কোনো ভিডিও এখন পর্যন্ত রিলিজ হয়নি যেহেতু আজকে লিখ পেয়েছি দু একদিনের মধ্যে কিন্তু ভিডিও পেয়ে যাবো তারপরে যেটুকু জানিয়ে দিলাম যে আপডেটের পরে আমাদের অজ্ঞান ইনকিউবেটার আসতে চলেছে আর অজ্ঞান যে ইনকিউবেটারগুলো আসতে চলেছে সেগুলোর এবিলিটি কিন্তু জোস দেওয়া হবে সেটা আমরা এখন থেকে জানতে পারতেছি আর আপডেটের পরে গেছে একটা পেট আসতে চলেছে এই পেটের নাম হতে চলেছে ফিন পেট মানে এটা কিন্তু আমাদের শার্কের মতো ডিজাইন করা আছে তো দেখতেই পাচ্ছেন গেছে একটা স্ক্রিনও কিন্তু বেরিয়ে গেছে তো এই পেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আপডেটের পরে আসছে আসতে চলেছি এছাড়াও গাছ নিউ একটা ক্যারেক্টার আসতে চলেছে বাট সেটার একটু লিপ পেয়েছি তো বেশি ভালো করে কিন্তু বুঝতে পারলাম না যে আসলে সেটা কি হতে চলেছে বা কোন মানে নামটা কি হতে চলেছে তার জন্য কিন্তু গাছ আজকে ভিডিওতে ক্যারেক্টারটা দেখালাম না কালকে ভিডিওতে কিন্তু ক্যারেক্টারটা আপনাদের দেখিয়ে দেবো যে কোন ক্যারেক্টার আসতে চলেছে আজকে শুধুমাত্র পেটটাই দেখলাম আশা করি বুঝতে পেরেছেন তো এর পরবর্তী আপডেটই হলো গাইস আমাদের বাইশ তারিখে একটা লাইভ ওয়াচিং হবে এবং সেখানে আমাদের কিছু টার্গেট দেওয়া হবে সেই টার্গেটটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে গাইস আমরা কিন্তু সেখান থেকে ওপি লেভেল একটা ইমোট ফ্রিতে পাবো এবং সেই সাথে গাইস গ্লোয়াল স্কিন ক্যারেক্টার অনেক কিছু কিন্তু ফ্রিতে পেতে চলেছি বাইশ তারিখের এই ওয়াচিং এর মাধ্যমে গাইস আশা করি বুঝতে পেরেছেন তো আশা করি করি ওয়াচিংটা কমপ্লিট হয়ে যাবে যদি ওয়াচিংটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রিডিম কোড দেওয়া হবে এবং সেই রিডিম কোডের মাধ্যমে কিন্তু আমরা এসব আইটেম কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো আর ইমোটটা আপনারা অনেকে দেখতে চান ভাই কোন ইমোটটা ফ্রিতে পাবো তো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াল সিরিজ স্পেশাল একটা ইমোট ইমোটটা কিন্তু একটু ফানি টাইপের তো যাই হোক এই ইমোটটা এবং সেই সাথে গেছে একটা রেড গুলাল স্কিন যেটা আগের বারো ফ্রিতে দিয়েছিল সেম গুলাল স্কিন কিন্তু আবারও ফ্রিতে দিবে এবং সেই সাথে যতগুলো ক্যারেক্টার আছে সমস্ত ক্যারেক্টারের মধ্যে কিন্তু যে কোনো ক্যারেক্টার আপনারা ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন রিডিম কোডের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন গাইস আর রিডিম কোডটা আমরা কবে পেতে চলেছি বাইশ তারিখে তো বাইশ তারিখে Bangladesh server plus India server দুটো সার্ভারে কিন্তু আমরা নিতে পারবো তো যাই হোক গেছে এর পরবর্তী আপডেটটি হলো আমাদের অ্যানিভার্সারি ব্যাটারি যখন চলবে তখন কিন্তু আমাদের লবিটা পাল্টে যাবে তো দেখতে পাচ্ছেন ওপি লেভেলে কিন্তু লবি ডিজাইনিং করা হয়েছে তো পার্সোনালি কিন্তু আমার কাছে অনেক জোশ লাগলো এটি যখন আমাদের মানে গেমের মধ্যে আসবে তখন কিন্তু আরও ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লাগলো লবিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে বাইশ তারিখে আমাদের যখন রিডিম কোডটা দেওয়া হবে তো রিডিম কোডটা যখন আমাদের দেওয়া হবে রিডিম করার পরে কিন্তু এক থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের মেল বক্সে কিন্তু এই আইটেমগুলো পাঠিয়ে দেওয়া হবে আর আপনারা এখন অনেকেই বলবেন ভাই আমরা রিডিম কোডটা তাহলে কোথায় পাবো তাহলে ভাই আমি কি করতে আছি মানে যখন রিডিম কোডটা দিবে সাথে সাথে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে মানে সবার আগে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো করছি এটা রিডিম কোড এটা আপনারা রিডিম করেন এবং গাইজ তখন কিন্তু আমি আপনাদেরকে যে মানে ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইটটা সেটার লিঙ্কটাও কিন্তু ভিডিওতে দিয়ে দিব আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনারা ইজিলি রিডিম করতে পারবেন এবং আমার সাবস্ক্রাইবাররা কিন্তু সবার আগে পেয়ে যাবে আর আপনাদের মতো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই আমরা এই মাসে এলিট পাস ডিসকাউন্ট দেখতে পাবো কিনা মানে আমাদের তো মিসি সব অলরেডি চলে এসেছে তো মিসি সবের মতো তো এলিট পাস দিইনি তো অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পাবো কিনা তো গাইজ আমি আপনাদের বলবো হয় আপনারা আরও একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবেন তো আপনারা স্টোভে দেখতে পাচ্ছেন গাইজ এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু একটা ফ্রি অ্যাক্সেস ভিডিও পাওয়া গেছে এটার নাম হচ্ছে লেভেল আপ শপ বা এরকম কোনো কিছু একটা ডিসকাউন্ট ইভেন্ট তো এটার মধ্যে কিন্তু এলিট পাসও থাকবে ফ্রি অ্যাক্সেস পাওয়া গেছে তো এবার যদি কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসে মানে এখন যদি কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসে সেটাতে কিন্তু অবশ্যই এলিট পাস থাকবে কারণ একটাতে কিন্তু এলিট পাস দিয়ে আশা করি বুঝতে পেরেছেন মিসি শপের মাধ্যমে যদি নাও দেয় তাহলে কিন্তু আপনারা সরে গেছে মিসি শপ আমাদের এই লেভেল আপ শপের মাধ্যমে যদি নাও দেয় তাহলে কিন্তু আপনারা এই মাসে একটা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টও দেখতে পেতে পারেন তেইশ তারিখের পরে তো তখন কিন্তু আমরা গেমের মধ্যে এলিট পাস ডিসকাউন্ট দেখতে পাবো তো আশা করি আপনারা কেউ এলিট পাস আগে থেকে করবেন না কারণ একদম ডিসকাউন্টটা নিতে পারবেন আর যদি এলিট পাস ডিসকাউন্ট না আসে তাহলে তারপরে এলিট পাস করে ফেলবেন তো সেটা তো কোনো প্রবলেম নেই তো আশা করি সবাই এলিট পাস করবেন না আমি নিজেও কিন্তু ওয়েট করি তো এলিট পাস করি কখন মাসের শেষের দিকে যদি ডিসকাউন্ট না আসে তাহলে পাশে টাকা দিয়ে করে ফেলা যদি ডিসকাউন্ট আসে তাহলে তাহলে আমরা পঞ্চাশ থেকে সত্তরটার মধ্যে নিতে পারি আর আপনারা যদি টাকা পয়সা অনেক বেশি থেকে থাকে আপনারা করেও ফেলতে পারেন কারণ সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তো যাই হোক গাইস এর পরবর্তী আপডেটটি হলো গাইস এই মাসেরই শেষের দিকে গাইস আমাদের আসতে চলেছে একটা নতুন জার্সি রয়েল তো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন গাইস আমরা যতটুকু লিক পেয়েছি গাইস এই মাসের শেষের দিকে এটি চলে আসার কথা যেখানে আমাদের নতুন যে জার্সিগুলো ডিজাইন করা হয়েছিল প্রত্যেকটা জার্সি এই ইভেন্টের মধ্যে দিয়ে দেওয়া হবে গাইস আশা করি বুঝতেই পেরেছেন জার্সি কিন্তু অনেকদিন ধরে পেন্ডিং হয়ে আছে অনেকদিন ধরে কিন্তু আসবে আসবে করতেছে বাট আসেনি তো ফাইনালি কিন্তু আমরা লাখ রয়েলের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি সরি রিটার্ন না রিটার্নও বলতে পারেন এক কথায় কারণ আমাদের এখানে কিন্তু পুরাতন কিছু জার্সি রিটার্ন করে দিয়েছে আর নতুনগুলো তো নতুনই তো সেটা তো আপনারা সবাই জানেনি তো আপনারা কারা কারা জার্সি নিতে চান জার্সি নেওয়ার জন্য ওয়েট করতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার কাছে কিন্তু দশ থেকে বারোটার মতো আছে তো এগুলো যদি আসে নতুন নতুনগুলো কিন্তু আরও ডিজাইন করা সুন্দর করেছে তো নতুন নতুনগুলো যদি আসে তাহলে কিন্তু আমি অবশ্যই নিব এবং ভিডিও বানিয়ে আপনাদের জানাবো যে কতটা টাইম লাগতে পারে তো খুব শীঘ্রই আসতে চলেছে আমি আপনাদেরকে জানিয়ে দিই তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় যদি একটা লাইক দেন অনেক কিন্তু মোটিভেশন পাওয়া যায় তো যাই হোক পেজ দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন